বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তারাবি যেটা শুধুমাত্র এই রমজান মাসে তারাবি নামাজ পড়তে হয় এসার ফরজ নামাজের পর দুই রাকাত শূন্য আদায় করার পরে এবং বিতের নামাজের আগে কুড়ি টাকা তারাবি নামাজ আদায় করতে হয় ভাইদের একটু কষ্ট করে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তাহলে যেভাবে তারাবি এলো তারাবি নামাজ পড়ার নিয়ম তারা তারাবি নামাজ নিয় তারাবি নামাজ দুরাকাত পরপর পড়া দোয়া তারাবি নামাজ চার রাকাত পরপর পড়া দোয়া তারাবি নামাজের মোনাজাত তারাবি নামাজের ফজিলত তারাবি নামাজ তাড়াতাড়ি পড়ার বিধান কি তারাবি নামাজের জন্য ইমাম টাকা চাইতে পারে কি না নাবালেগ হাফেজের পেছনে তারাবি নামাজ পড়া যায় হবে কি না নামাজের দুটো তেলোয়া তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে না হবে না এসব বিষয় জানার জন্য ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন আর চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের একটা আপনাদের একটা লাইক আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তাহলে চলুন শুরু করি যেভাবে তারাবি এলো রোজার সঙ্গে সঙ্গে যে ইবাদতে সাম সাবাগ্রে আসে তা হলো তারাবি নামায় তারাবি শব্দের অবৈধানিক অর্থ হত বিশ্রাম বা আরাম তারাবি নামাজ মূলত তাহাজুদ নামাজেরই আরেকটি নাম কিন্তু রমজান মাসে সর্বসাধারণ যেন এই থেকে কল্যাণকামী হতে পারে তাই রাতের প্রথম ভাগে অর্থাৎ ঈশার নামাজের পরপরই এ নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে তারাবি নামাজ সম্পর্কে হজরত আইসার আনহা বর্ণনা করেন একদিন গভীর রাতে মহানবী সাল্লাহ সাল্লাম মসজিদে গেলেন এবং নামাজ পড়লেন কিছু লোকও নবীজির পেছনে তখন নামাজ পড়লেন ভোর হওয়ার পর সাহাবায়ে কেরাম পরস্পরের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করার দ্বিতীয় রাতে লোক সংখ্যা আরও বেড়ে গেল এবং তারা মহানবী সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে নামাজ পড়ল সেদিন ভোর হওয়ার পর লোকদের মধ্যে আরও বেশি আলোচনা হলো এবং তৃতীয় রাতে মসজিদের লোক সমাগম আরও বেশি হলো মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বাইরে বের হয়ে নামাজ পড়লেন আর তারাও নবীজির সঙ্গে নামাজ পড়লেন যখন চতুর্থ রাত এলো তখন এত লোক সমাগম হলো যে মসজিদে স্থান সংকুলান হলো না কিন্তু তিনি এ রাতে তারাবির নামাজের জন্য বের হলেন না ভোর হলে ফজরের নামাজের জন্য বের হলেন এবং ফজরের নামাজ শেষে লোকদের দিকে মুখ ফিরিয়ে তাসাউদ পাঠের পর বললেন তোমাদের বিষয়টি আমার কাছে গোপন ছিল না কিন্তু আমি আশঙ্কা করছিলাম এ নামাজ না আবার তোমাদের ওপর ফরজ করে দেওয়া হয় আর তোমরা যা তোমরা তা পালনে ব্যর্থ হও মহানবী সাল্লাহ ইসলাম ইন্তেকাল করলেন এবং এ নামাজের বিষয়টি তেমনই রইল বুখারি শরীফ মহানবী সাল্লাহ ইসলাম নিজে তারাবি নামাজ পড়েছেন এবং সাহাবাই কিরামকে পড়ার জন্য আদেশ দিয়েছেন তারাবি নামাজের ফজিলত সম্পর্কে হাদিসে উল্লেখ আছে মহানবী সাল্লাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সবের আশায় রমজানের তারাবি নামাজ আদায় করে তার পূর্ববর্তী সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয় বুখারি শরীফ মুসলিম শরীফ আবু দাউদ নাসাই হজরত আমার বিন মুরা আল রুহানি হতে বর্ণিত তিনি বলেন কুজা গোত্রের এক ব্যক্তি রাসুল সাল্লা সাল্লামের নিকট এসে বললেন হে আল্লাহ রসুল আমি যদি এই মর্মে সাক্ষ্য দেই যে আল্লাহ তার আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কোনো উপাস্য নেই এবং আপনি আল্লাহর রসুল পাঁচ ওয়াক্ত নাম সালাত আদায় করি রমজান মাসে সিয়াম পালন করি তারাবির সালাত আদায় করি ও জাকাত প্রদান করি তাহলে আমার ব্যাপারে আপনার মতামত কী রসুল সাল্লা সাল্লাম বললেন যে ব্যক্তি এর ওপর মৃত্যুবরণ করবে সে সত্যবাদী ও শহীদদের মধ্যে গণ্য হবে ইবনে খুজাইমা ইবনে হিব্বান তার গিব আল্লাহ তালা ভালোবাসা পেতে হলে নফল ইবাদত একান্ত প্রয়োজন আমরা যেন পবিত্র এই রমজানে ফরজ ইবাদতের পাশাপাশি অনেক বেশি নফল ইবাদত করতে পারি আল্লাহ তালা আমাদের তফিক দান করুন আমিন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ